পাতার থাকে তোমার ছোঁয়া মিশে থাকি আকাশ আপন করেছ হঠাৎ কোনকালে কে জানে স্বপ্ন সীমানা ছুঁয়ে দিয়েছ কোন সে জাদুতে কে জানে অশান্ত মন বোঝায় কাকে